কত টাকা লাগে আমি দিব আমার পেজের টাকা দিয়ে ওই পেজ কিনবো <laughs> তোমার পেজে অত টাকা নাই যত টাকা দিয়ে আমি বেচবো কে বলছে এই যে সামনে যে ভিডিওগুলো আসতেছে না এইগুলোর টাকায় খাইতে পারবা আমি আমার মনিটাইজ পেজ বিক্রি করে দিব যেই পেজের ভিউ নাই যেই পেজের মানে এতগুলো ফলোয়ার কিন্তু ভিউ নাই সেই পেজ রাখার চেয়ে না রাখা অনেক ভালো আমি হতাশ আমি কি জানি ফ্রাস্ট্রেটেড আমি আমি বলি এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছো তোমরা এই শাওন ভাই একটা কথা বলতে যে পেজ বিক্রি করে দেবে তোমরা থাকতে কেন শাওন ভাই পেজটা বিক্রি করবে তোমরা মানে কি না তোমরা সবাই লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা শাওনদার মধ্যে একটা মানে ব্যাপার আছে ঠিক আছে একটা ভিডিও অলরেডি ব্যাপার স্যাপার বুঝি না ভাই আমি বেঁচে দেবো না না একটা ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে এটা ইনশাল্লাহ খুব ভালো ভিউ হবে তোমরা যারা শুনছো এই মুহূর্তে প্লিজ ওইখানে গিয়ে একটু খুঁজে দেখো আমি বেঁচে দেবো সবাই সবাই শুনছেন নাট বলুদা তুফান kings on Capital F M ninety four point eight Shaon Majumdar page বিক্রি হবে এবং সাথে সাথে নাট টু দ্য ফান কিংস আটটা পর্যন্ত চলবে আছে বল্টু সাথে আছে তারকাটা মিরু তারকাটা মিরুর পেজ ঊর্ধ্বগতি তারকাটা মিরুর পেজ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যেতেছে লাস্ট দুইটা ভিডিও প্রায় মিলিয়ন ক্রস করতেছে ভাইরাল সে ভাইরাল রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র মিরু তারপরে কি থিয়েটার অপারেশনের এই দুইটা ভিডিও থিয়েটার অপারেশনের রুমের একমাত্র দাবিদার রুমের মালিক সেই মিরু ভিডিও ভাইরাল আর আমি বল্টু শালা বল্টু পরে এলাম <laughs> ঠিক আছে বল্টুর বল্টু খুলে যেতেছে আর এদিকে মিরুর ভাগ্য খুলে যেতেছে না তোমার একটা ভিডিও তো হচ্ছে ভাইরাল এই যে মানে, বেডে নিয়ে ওটা আমার ভিডিও না ওটা ওটা রিজাল মিরুর ভিডিও হয়ে গেছে <laughs> কেন আমি ভুলেই গেছি এটা সত্যি কথা মনেই নাই এই ভিডিওর কথা করছিলাম আমরা <laughs> তার কিন্তু দুইটা করছিলাম না হ্যাঁ দুইটা মনে নেই আমার আমি ভুল গেছি আমি ভুলে গেছি ভুলে গেছি তাতে কি নতুন একটা করেছি আপলোডও দিয়ে দিয়েছি <laughs> মানুষ দেখুক আর না দেখুক লাইক পড়বে না আমি বেঁচে দেব ও মাই গড ফেসবুকে নতুন নতুন নিয়ম আর একজন লেখছে এমডি নিয়াম খান বলতো তোমার পেট করুম ফুটা কি পেট করুম ফুটা তারপর কি লেখছে <laughs> তোমার পেট করুম ফুটা হ্যাঁ তারপর তারপরে কেটে দেবো ওটা বেড ফুটা কেটে দেবো ওটা ওটা ওটা পে ফুটা যাই হোক যারা যারা দেখছেন তাদেরকে বলে দিচ্ছি আমাদেরকে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন W W W dot Facebook dot com slash Capital F ninety four point এইটে গেলেই একটি লাইভ দেখতে পাবেন সেই লাইভে মশা দেখতে পাবেন আমাদের মশা উঠতেছে এই <laughs> সেখানে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এছাড়াও চাইলে আমাদেরকে এস করতে পারেন এসএমএস করার ঠিকানা সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দেবেন two six nine six nine এই নাম্বারটিতে এছাড়াও চাইলে আমাদেরকে কল করতে পারবেন zero two double five zero three double six five nine এই নাম্বারটা আমাদের আমাদের আমাদের আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা <laughs> করব করব করব করব মানে ফোন ধরার জন্য এবং এসএমএস পড়ার জন্য এছাড়াও যারা ফেসবুকে যুক্ত আছে ফেসবুকে সার্চ করে আমাদেরকে পেতে পারে লাইভ যাচ্ছে এটা করতে হবে সার্চিং অপশনে গিয়ে লিখতে হবে www.com ফেসবুক আমি আমি যে বলছি <laughs> আমার আমারটার কি বানানে ভুল ছিল আমি তো এটা বলছি মানে ওর পেজে এখন লাইক বেশি ফলোয়ার বেশি ওর পেজে এখন ভিউ বেশি এই জন্য ওর কথাটাই শুনতে হবে আমার কথাটা আপনারা না শুনে বলছো বলছি না আমি এই জন্য আমি মাঝখানে আটকে গেছি আমি একবার বলতেছি আবার বলতেছি মানে ভুল হয়েছে তাটা ঠিক বল বাবা এই জগতে এখন তারই দাম বেশি যার আছে তার কাছে দাম নাই যার ভিউ আছে তার দাম বেশি না না মিরুর পেজে প্রচুর ভিউ কিন্তু প্রচুর প্রচুর তো কি হয়েছে রিজাল মিরু আমার ভুল হয়েছে পেজের নাম আমার ভুল হয়েছে মিরু আজকে এমন ভিউ পাইছে এত ভিউ পাইছে এত ভিউ পাইছে যে সে আমার বলতেছে দাদা আজকে আমার বাসায় তোমার দাওয়াত তাইছো আজকে ভালো ভালো মন্দ খাওয়া দাওয়া হবে খায়ও মানে কি এক একটা অপমান সে আমাকে এই অপমান আমাকে না আমি ওই জন্য আমি ওই জন্য অফার দিইনি দাদা আমার জন্য? আমার আমার মনটা ভালো আজকে আজকে মনটা ভীষণ ভীষণ রকমের ভালো সেই জন্য বললাম যে আজকে একটু পার্টি হবে আর এই পার্টিতে তুমি না থাকলে কেমন হয় না এই জন্য তোমাকে আমি ইনভাইট করলাম আমার তো- আমার পেজে দুইটা ভিডিও দুই মিলিয়ন হবে তারপর আমি এই পার্টিতে যাবো ছাড়া না। <laughs> এরপর আমি ওই পার্টি দেবো একটা ওই পার্টিতে Miru boycott boycott <laughs> Miru party হবে তোমরাই বলো মিরুর সাথে কি ধরনের আচরণ করলে আমার এখন ঠিক ভালো লাগবে তোমরা আমাকে ডিসিশন দাও আচ্ছা দাও তোমরা সবাই ডিসিশন দাও তো যে মিরু মিরুর এই পার্টি থেকে আমার যাওয়া উচিত নাকি যাওয়া উচিত না অবশ্যই উচিত দেখো এই পার্টির মেনু কার্ডে ভালো ভালো খাবারের লিস্ট আছে তারপর তোমরা বলো আমাকে যাওয়া উচিত <laughs> নাকি উচিত না এই পার্টিতে যে এটা হবে সেটা হলো মিরুর দুই মিলিয়ন ভিউ হচ্ছে টোটাল সেইটার জন্য সাবস্ক্রাইবার মানে সেইটার জন্য পার্টিটা হবে আর আমার এখানে দশ হাজার ভিউ হইতেছে না <laughs> আমাকে যাওয়া উচিত নাকি উচিত না আমি দিয়ে দিলাম আমার সবগুলো ভিউজ তোমাকে দিয়ে দিলাম ঠিক আছে তুমি যোগ করে নিও না যোগ আমি আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি যারা যারা আমার আমার ফেসবুক পেজে গিয়ে আমার ভিডিওটা দেখেছো তোমরা সরাসরি এখন চলে যাও শাওন মজুমদার পেজে ওইখানে গিয়ে না একটা ভিডিও আছে ওইটাকে ফলো করো কমেন্ট করো লাইক করো রোস্ট করে ভিডিও বানাবো দাদা আমাকে রোস্ট করে ঠিক আছে আজকে আমি মুরগি রোস্ট খাবো তুমি তুমি খাবা মুরগির রোস্ট আমি খাবো মেরুর রোস্ট <laughs> তার কাটা মেরুর রোস্ট যদি আমি না করছি রোস্টিং ভিডিও বানানো শুরু করবো হ্যালো গাইজ হ্যাঁ ম্যান ছাই ভাই করে করে দিয়ে আমি একদম সব বলে দেবো যাই হোক দাও তো সব বলে দাও সমস্যা নাই আমি আমার মতো আছি হ্যাঁ সব কি চুপ কেন বলো মেরুর সাথে ঝগড়ায় পারা যাবে না আমি এটা ভুল আমার ভুল হয়েছে না ওই দিন ট্রেনের মধ্যে ঝগড়া আমার সাথে টিটিও পারেনি হ্যাঁ টিটিও পারেনি ঘটনা তুমি বলো না না ঘটনা বলা যাবে না ওই ঘটনা বলা যাবে না ওই ঘটনার সাক্ষী যারা ছিল তাদের তাদেরকেও এই কথা আনা যাবে না এখানে <laughs> এটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা ঘটনাটা সবাইকে বলা না বলাই উচিত না বলাই উচিত কিন্তু আমরা জিতছি বলছে মা মা মা আমার পেটে সন্তান এসেছি আমি তো প্রেগনেন্ট মা মা বলে ছি ছি ছি ছি ছি ছি শয়তান বান্দর ইবলিশ এই কথাবার্তি আমাকে এসে বলতেছিস হ্যাঁ কেমনে করলি কাম মা আমার কোনো দোষ নেই এটি একটি দুর্ঘটনা মা দুর্ঘটনা এ কেমন দুর্ঘটনা পড়লি তো পড়লি ওইটার উপরে গিয়ে পড়লি যে একদম প্রেগনেন্ট মেয়ে এসে বলতেছে হাসতে স্যার বলতেছে মা মা আমি প্রেগনেন্ট মা তোর হয় না দিয়ে হাসতে হাসতে বলতেছে আমি প্রেগনেন্ট কাহিনী কি কায় না মা আমার মুখটা এরকম হাসি হাসি কানে মরিচ কা মরিচ খালি কি হবো অন্তত হাসিটা কমবো মরিচ খা আমার সেরকম আমার অবস্থা হ্যাঁ। আমার কোনো ভিউ নেই তারপর আমি কেন হাসতেছি আমার মরিচ খাওয়া উচিত না মরিচ খাওয়া উচিত কাঁচা মরিচ খাবো না শুকনো মরিচ খাবো এটা নিয়ে টেনশন না অবশ্যই তুমি কাঁচা মরিচ এবং সাথে যেটা ইয়া থাকে না চটপট ওটা না না কাঁচা মরিচ খাই শুকনো মরিচ খাইলে গ্যাস হয় বাবা এমনি ই নেই ভিউ নেই এর মধ্যে গ্যাস থাকলে তার ভিউ হবে না না না এই জন্য কাঁচা মরিচ খাবো অথেন্টিক ভিউ লাগবে আমার অথেন্টিক এই জন্য কাঁচা মরিচ খেতে হবে কাঁচা এই যে মেটা থেকে ফোন আসছে না, মেটা আমাকে ফোন করছে যে তোমার- ভিউ বাড়া দিব মার্ক জুগারবার্গ না জুগার- এটা জুগারবার্গ না ধরো ধরো এটা- এটা সুতারবার্গ ধরো ধরো কে যে ফোন দিছে এই লাইভে ফোন ধরো যায় বলেন <laughs> সবাই আমার নাম্বারটা ফোন দিয়ে দেয় এই নাম্বার যেন দেখতে না পারে জন্য দেখাবো না লাইভে আমার ফোন আসছে <laughs> কোন বোকা আমাকে ফোন দিছে যাই হোক <laughs> আমি আমার ঝাঁকাই দিছি চালাই করছি তাহলে অনেকে নাম্বারটা মুখস্থ করে ফোন দিয়ে মাইরে বলে তাই তো যাই হোক মাথাটা ঠান্ডা করার জন্য একটু বিরতি দরকার আমরা ছোট্ট বিরতিতে যাব বিরতি থেকে ফিরে এসে আপনাদের এস এম এস কমেন্টগুলো পড়বো আর দু একটা আমরা যোগ বলার চেষ্টা করবো কারণ মন খারাপ তো যোগ আসতেছে না মাথায় মন ভালো থাকলে অনেকগুলো যোগ বলে আমার তখন তো ফিরছি ছোট বিরতি পর কেউ কোথাও যাবে না কেপটেনি Capital F M ninety four point eight চলছে নাট বলতে দ্য টু ফান কিংস আজ আমার মন খারাপ আজ আমার মন ভালো নেই আমার মন ভালো নেই ফিরছি